আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বায়ারকে তার কাজটা সাবমিট করতে হয় আমার দুইটা অর্ডার ছিল সেই দুইটা অর্ডার আমি অলরেডি তাদেরকে কমপ্লিট করে দিয়েছি আমাকে অলরেডি রিভিউ দিছে তারা এই দেখেন রিভিউ আর সেলার ব্রাজিলের বায়ার এটা একদিন আগে এটা রিভিউ দিছে আমাকে এটাও একদিন আগে দিয়েছে গ্রেট জব কাতারের বায়ার সো সেম বায়ার আমাকে আরেকটা অর্ডার করছে আমার কাজের প্রতি ইন্টারেস্ট হয়ে আমাকে আর আবারও একটা অর্ডার করছে এখন আমি এই সেই অর্ডারটা তাকে আমি সাবমিট করব দেখেন সাবমিট করতে হয় কীভাবে আমি এ টু জেড সব দেখাই দেবো শুরু থেকে আপনি যে বাইরের জন্য কাজটা রেডি করবেন সেটার একটা ফাইল আগে রেডি করে রাখবেন সো আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই সরাসরি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার এই যে ডিউরেশনটা এখনও দেখেন এটা আমার এখন একদিন এক ঘন্টা টাইম রয়েছে ইন প্রসেসে আছে এটা এটা যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে এই অর্ডারটার এ টু জেড ইনফরমেশন সব চলে আসবে দেখেন এখানে অ্যাক্টিভিটি ডিটেলস এবং রিকোয়ারমেন্টস এই তিনটে অপশন থাকবে তো অ্যাক্টিভিটিসের এখানে আপনার বায়ের সাথে যে কথাবার্তা বলবেন সেটা এই অ্যাক্টিভিটিসের এখানে গিয়ে বায়ের সাথে কথাবার্তা বলতে পারবেন আর যদি আপনি ডিটেলসে যান তাহলে এই যে বাইরের যে পেমেন্ট পেমেন্ট কত পেমেন্ট করেছে অথবা কি কি রিকোয়ারমেন্ট কি প্যাকেজ কিনেছে আপনার সেটা আপনি তার দেখতে পারবেন আর রিকোয়ারমেন্টস উনি আমাকে দেয়নি উনি আমাকে মেসেজে সব কিছু বলে দিয়েছে সো রিকোয়ারমেন্টসে আর কিছু বলেনি তো আমি এখন এটা যদি ডেলিভারি দিতে চাই তাহলে সিম্পল এখানে যে ডেলিভার নাও এখানে ক্লিক করতে হবে সরাসরি ডেলিভারের একটা বক্স আসবে এভাবে এরকম দেখেন ডেলিভার ইয়োর ওয়ার্ক সো এখানে আপনি বায়ারকে কিছু কথাবার্তা বলে দিবেন যে আপনি কাজটা করেছেন তার কাজটা কী কী করেছেন জাস্ট আমি জাস্ট মেসেজ দিয়ে দিবেন আর কি আমি একটি মেসেজ আগে থেকেই লিখে রেখেছি এখানে এটা আমি জাস্ট পেস্ট করে দেবো এখানে একটু উপরে উঠিয়ে দিই এখানে ক্লিক করলে আপনার ফাইলটা এখান থেকে আপলোড করে দিবেন তো আমি ডেস্কটপে ফাইলটা রেখেছি ডেস্কটপ থেকে ফাইলটা নিয়েছি এই ভাইয়ার ওয়ার্ক এখানে আমি রেখেছি ফাইলটা আমাকে সে মানে সে নিজে শিখতে চাচ্ছিল কিভাবে এসিও e করে কিভাবে ব্যাকলিংস ক্রিয়েট করে আর সোশ্যাল বুকমার্কিং কীভাবে করতে হয় বুকমার্ক সাবমিশন আমি তাও তাকে কাজ করে দিয়েছি অলরেডি তো সে নিজে নিজে তার কাজগুলো নিজে নিজে করবে তাকে যাতে আমি শিখিয়ে দিই আমাকে সেই কাজটাই দিয়েছে সো আমি এই চারটা ফাইল রেডি করছি তার জন্য তো আমি চারটা ফাইল তাকে আপলোড করে দেবো এখন ডেলিভারি ক্লিক করি সো সাথে সাথে ডেলিভার হয়ে যাবে কাজটা আমি এখন ডেলিভারি ক্লিক করছি আমার নেট স্পিডটা অনেক স্লো এই জন্য আসলে একটু লেট হচ্ছে চেষ্টা করবেন বাইরের সাথে কন্ট্যাক্টটা কন্টিনিউ রাখার জন্য তো আমি রেগুলার কন্ট্যাক্ট রাখি বাইরের সাথে আমি মোবাইলের মাধ্যমেই কথা বলি সবসময় তো আর পিসির সামনে বসে থাকি না সো মোবাইলে ডাটা থাকে অল টাইম বাইরে নক করলে নোটিফিকেশন চলে আসে সো দেখেন আমার এটা ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি হওয়ার পরে এই যে দেখেন ইন্টারফেসটা এভাবে দেখাবে এখানে যদি আপনি চান আবারও ডেলিভারি অ্যাগেইন দিতে পারবেন তো যদি কোনো কারেকশন থাকে তাহলে আবার আপনি ডেলিভার করতে পারবেন বাইরকে সো এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই দেখেন এই যে দেখেন ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখেন স্ট্যাটাস ডেলিভারি ডেলিভারিড হয়ে গেছে অলরেডি তো এখন এই ওয়েটিং রেসপন্স ওয়েটিং রেসপন্সে চলে আসছে এটা এখন সো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে বায়ারকে তার কাজটা সাবমিট করতে হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারগুলা তো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আজ আপনাদেরকে আসলে সব কিছু হুট করে তো আর বলা সম্ভব না একটা ভিডিওর মধ্যে অল্প অল্প করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শেখানোর চেষ্টা আশা করি নেক্সট ভিডিওতে কিভাবে কাজ করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দিব